ওয়ালাইকুম আসসালাম ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ভাইজান দেখেছেন যে কোরবানির গোস্ত কত বা করবেন কিভাবে বন্টন করবেন জাজাকাল্লাহ খের আল্লাহ সুবহান ওয়া তাআলা সূরাতুল হজ্জে ইরশাদ করেন ফাকুলু মিনহা তোমরা খাও এই কোরবানির পশুর গোস্ত থেকে তোমরা খাও ফকির মিসকিনদেরকে খাওয়াও বা ফতির মিসকিনদেরকে দাও এখানে আল্লাহ বলছেন অন্য তাআলা বলছেন ফাকুলু মিনহা তোমরা এখান থেকে খাও কারণ আগের আল্লাহ সুবহানাহু এখানে এই জন্য বলছেন যে মুশরিক মুশরিক যারা মুক্কার মুশিদ যারা আগে কোরবানি দিত তারা এই পশুর গোস্ত তারা খেতেন না তারা খেত আপনার এটাকে ভালো মনে করতেন না এজন্য আল্লাহ তারা বলছেন ফাকুলু নিজে খাও নিজে খাওয়াটা আগে উত্তম নিজে খেতে হবে এরপর ও আত ইমুল কনিয়া যারা চায় চাইতে আসে যে আমাকে দেন তাদেরকে দাও ওয়াল তার যারা ধৈর্যশীল মানে শরমে চায় না লজ্জার কারণে চায় না এরকম সমাজের মানুষ অনেক আছে যারা মুখ ফুটে বলতে পারে লজ্জা করে কিন্তু তাদের তারা কোরবানি হতে দেয় কোরবানি দেয় নেই তাদের অভাব আছে ঠিক আছে এরকম মানুষদেরকে আল্লাহ সুবাহতালা দিতে বলছে একবার গড়ে যায় ওখানে দিয়ে কারণ তারা তো আর লজ্জার কারণে এখানে আসে চাইবে না তাদের মুখ ফুটে বলতে পারবে না যে আমার মুখ প্রয়োজন রয়েছে এজন্য তাদেরকে আল্লাহ সুবাহতাল এখানে দিতে বলছেন এজন্য এই বিষয়টা আমরা একটু নজর রাখি এরকম আমাদের আশেপাশে অনেক লোক আছে যারা লজ্জায় হতে চায় না শর্মে হতে চায় না কিন্তু তাদের প্রয়োজন রয়েছে তারা মিসকিনের খাতা পড়ে তারা আসলে তাদের অবগ্যস্ত রয়েছে ভিতরে এরকম মানুষকে আমরা খুঁজে বের করে দেওয়ার চেষ্টা করব। এরপর নবী করিম সাল্লাহ সহি মুসলিম বলছেন যে তোমরা খাও হ্যাঁ, খাওয়াও মানে ইসিম মিসকিনদেরকে দাও ফকির মিসকিনদেরকে দাও দর্যশীলদেরকে দাও আর যদি চাও তাহলে জমা করে রাখো এভাবে নবী করি সাল্লাহ সাল্লাম বলছেন এই জন্য এই হাদিস আয়ার দ্বারা সালফে সোয়ালিহীনগণ সালফে সোয়ালিহীনগণ এভাবে বস্তুকে তিন ভাগ করতেন একবার নিজে খেতেন আত্মীয় স্বজনকে দিতেন গরিব মিসকিন ফকিরকে দিতে এভাবে তিন ব্যাগ যদি কেউ করে সবচেয়ে ভালো উত্তম করতে পারে উত্তম আর কেউ যদি মনে করে না আমার ফ্যামিলির সংখ্যা বেশি আমার একটু বেশি রাখার প্রয়োজন এখানে কম বেশ করলে কোনো সমস্যা নেই তিন ভাগ যে করতে হবে এটাও ফরজ না উত্তম কেউ যদি গোস তিন ভাগের কম বেশ করে তাহলে কোনো সমস্যা নেই একজন মানুষের হয়তো ফ্যামিলির সংখ্যা বেশি এখানে একটু প্রয়োজন রয়েছে বেশি তাহলে বেশি রাখতে পারে আবার দেখা গেছে যে গেরা মতো মহল্লায় ফকির মিসকিনের সংখ্যা বেশি তাহলে ওই দিকটা খেয়াল রেখে ফকির মিসকিনকে বেশি দেওয়া উচিত দেখা গেছে যে আত্মীয় স্বজনের মধ্যে ফকির মিসকিন মিসকিন বেশি তাহলে আত্মীয় স্বজনের জন্য একটু বেশি রাখার দরকার প্রয়োজন রয়েছে এভাবে করবে কিন্তু আমাদের দেশে কিছু কিছু জায়গায় বা ইমামগঞ্জ বলে থাকে যে তিনবার করতেই হবে ঠিক আছে এভাবে না এভাবে চাপে দেওয়া যাবে না এভাবে স্পষ্ট কোনো সই বর্ণনা নেই যে তিন ভাগ করতে হবে হ্যাঁ সাউথে সাহাবিন বলে এই আয়াত দ্বারা বা দ্বারা তারা অনেক আলেম বলছেন যে তিন ভাগ তারা করতেন বা করার জন্য বলছেন তিন ভাগ করা ভালো আল্লাহ আল্লাহ ঠিক আছে